ইউটিউবে কীভাবে সফল হবেন আপনি এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেননি আগে থেকে জানতে এসেছেন যে ইউটিউবে কীভাবে সফল হওয়া যায় বা শিখতে এসেছেন বুঝতে এসেছেন তাহলে আপনাকে আমার পক্ষ থেকে স্যালুট বস কারণ এটাই ঠিক আগে জানা উচিত শেখা উচিত বোঝা উচিত তারপর কাজ শুরু করা উচিত আর যদি চ্যানেল ক্রিয়েট করে ফেলেছেন এখন অনেক দিন ধরে কাজও করছেন কয়েক মাস বাট সাকসেসফুল হতে পারছেন না তাদেরকে নিরাশ করব না স্পেশালি তাদের জন্য ভিডিওটা তো ইউটিউবে সফল হওয়া নিয়ে আমার বেসিক এবং আলটিমেট কিছু নলেজ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন শুরু করি how to be a successful YouTuber hi everybody আমি Minhaj from Minhaj three sixty five আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো শুধুমাত্র ইউটিউবে সফল না হয়ে ব্যক্তিগতভাবে সফল হওয়ার চেষ্টা করুন যদি আপনি ব্যক্তিগতভাবে সফল হয়ে থাকেন তাহলে আপনি সব ক্ষেত্রেই সফল হতে পারবেন ইউটিউব হোক ব্লগ হোক ওয়েবসাইট হোক যে কোনোভাবে আপনি সফলতার সাথে কাজ করতে পারবেন সো শুধু ইউটিউবে সফল হওয়ার কথা চিন্তা না করে নিজেই সফল হওয়ার চেষ্টা করুন তো ইউটিউবে যারা কাজ করতে আসেন তারা যেটা করেন সেটা হচ্ছে যে ইউটিউব থেকে কাজ করার আগেই আর্নিংসের চিন্তা করেন কাজ এখনো তেমন করেননি কিন্তু চিন্তা করছেন কিভাবে আর্ন করা যায় বেশি বেশি আর্ন হ্যাঁ অবশ্যই ইউটিউব থেকে আর্ন করতে হবে নাহলে তো আর এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই কিন্তু আগে আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার চিন্তা করবেন সাকসেসফুল ইউটিউবার যখন আপনি হবেন তখন আপনি এমনিতেই আর্ন করতে পারবেন আগে থেকে শুধু আর্ন করার চিন্তা করে ইউটিউবে কাজ করবেন না বর্তমানে অনেকেরই এই সমস্যাটা আগে থেকে আয়ের চিন্তা করার কারণে ইউটিউবে সাকসেসফুল হতে পারে না আর ইউটিউবে যদি সফল হতে চান তাহলে আপনি নিজের ক্রিয়েটিভিটিকে তুলে ধরতে হবে আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে আপনি যে আলাদা অন্যদের চেয়ে আলাদা সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কোন দিক থেকে আলাদা সেটা খুঁজে বের করে সেটা নিয়ে কাজ করেন এবং খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন আর অন্যরা কি করছে কে কি করলো কে কোন টপিক নিয়ে কাজ করে তাড়াতাড়ি এক সপ্তাহের ভিতরে অনেক আর্ন করে ফেলেছে সেটার কথা চিন্তা করেন আপনি আপনি চিন্তা করেন যে আপনি কি করতে পারবেন আপনার দ্বারা কোনটা হবে অন্যের ভিডিও দেখে দেখে ভিডিও সবাই বানাতে পারে কিন্তু নিজে থেকে কিছু একটা তৈরি করা সেটা সবাই পারে না সো সবসময় চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখে সেটাকে কপি করে নিজে কিছু বানানোর চেয়ে নিজে থেকে নতুন কোনো আইডিয়া অ্যাপ্লাই করে ভিডিও তৈরি করতে তাহলে খুব সহজেই ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন এবং আপনার ফলোয়ার বা সাবস্ক্রাইবারও বেড়ে যাবে খুব তাড়াতাড়ি এছাড়া কাজ করতেও বিরক্ত লাগবে না আপনি যেটা ভালো বুঝেন যেটা আপনার করতে ভালো লাগে যে কাজটা সেটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কাজ করতে বিরক্তও লাগবে না কাজ করতে মজা লাগবে মানে ভালো লাগবে অনেক আর যেই কাজটাতে আপনার ইন্টারেস্ট থাকবে সে কাজটা আপনি খুব দ্রুত গতিতে এবং সফলতার সাথে করতে পারবেন সো সেই কাজটাই করেন অনেকেই বলে থাকে আপনারা শুনেন যে ইউটিউবে যে কাজটা আপনি ভালো পারেন সেটা নিয়ে করেন কিন্তু আমরা সেটার কথা চিন্তা করি না আমরা চিন্তা করি কিভাবে বেশি আর্ন করা যায় বি আর্ন সময় মতো হবে তবে যেটা আপনি পারেন সেটা চিন্তা করেন আপনি এমন একটা টপিক নিলেন যেটা আপনার ভালো লাগে না কিন্তু আপনি ওটাতে আর্নিং বেশি আয় বেশি হয় তাই বলে সেই টপিকটা বেছে নেবেন তো কি হবে দুই মাস চার মাস ছয় মাস ভালো আর্নিং হওয়ার পরেও আপনি দেখবেন যে কাজ করতে ভালো লাগছে না নতুন কোনো আইডিয়া আসছে না মাথায় তখন প্রবলেম হয়ে যাবে সো সেটা নিয়ে কাজ করেন যে জিনিসটা আপনার ভালো লাগে যেটা আমার ভালো লাগে আমি সেটা নিয়ে কাজ করব তাহলে খুব ভালোভাবে কাজ করা যাবে এবং কম সময়ে সফল হওয়া যাবে আর নতুন ইউটিউবের যে রুলসটা আছে যে টেন কে ভিউস দশ হাজার ভিউ না হলে মনিটাইজেশন অন করা যায় না তো আমি বলবো যে নতুন ইউটিউবার যারা আছেন আপনাদের লক্ষ্যটা যেন দশ হাজার ভিউ না হয় আমরা আমি অনেক গ্রুপে দেখেছি অনেক গ্রুপে তো আমি মাঝে মাঝে ভিজিট করি আমার নিজেরও গ্রুপ আছে তো সেখানে দেখি সবাই শুধু এই কোশ্চেনটাই করে কিভাবে টেন কে ভিউজ করা যায় কিভাবে দশ হাজার ভিউজ করা যায় ওকে এটা সবার স্বভাবতই আমাদের এই কোশ্চেনটা মাথায় আসে চিন্তা এটাই আসে যে কিভাবে দশ হাজার ভিউ অতিক্রম করবো মনিটাইজেশন করবো আচ্ছা দশ হাজার ভিউ যদি হয় তাহলে দশ হাজারের ভিউতে অ্যাভারেজ হিসেব করলে দশ ডলার ওকে তো দশ হাজার ভিউ আপনার হয়ে গেল হ্যাঁ কোনোভাবে শেয়ার টেয়ার করে আপনি দশ হাজার ভিউ তুলে ফেলেন কিন্তু পরবর্তীতে জাস্ট মনিটাইজেশন করলে তো আর টাকা চলে আসছে না পরবর্তীতে কী করবেন সো আপনার লক্ষ্যটা যেন দশ হাজার ভিউ না হয় লক্ষ্যটা যেন হয় যে মান্থলি দশ হাজার ডলার আর্ন করা একটু বেশি বলে ফেলেছি মনে হয় হ্যাঁ মান্থলি যেন আপনি এক হাজার ডলার আর্ন করতে পারেন মিনিমাম সেটা লক্ষ্য রাখে কাজ করুন ওই টেন কে ভিউসের কথা চিন্তা করে কাজ করবেন না টেন কে ভিউসের জন্য অনেকে অনেক অফার করে এই সেই অমুক তমুক এটা ওটা করলেও ভিউ পাবেন অ্যাকচুয়ালি টেন কে ভিউসটাই তো মেন কথা না টেন কে ভিউস আপনি যদি এই রুলসটা যদি ইউটিউব না দিত না আপডেট না করতো তাহলে টেন কে ভিউসে কত ডলার হতো দশ ডলার আর বাইরে থেকে যদি ইউএস বা ইউরোপ থেকে যদি ভিউ হয় তাহলে হয়তো বিশ ডলার হতে পারে এর চেয়ে অনেক বেশি হতে পারে ইউটিউব আমেরিকা থেকে হতে অনেক বেশি বাট আপনি যদি শুধু ওই টেন কে ভিউজের চিন্তা করেন তাহলে আপনার জন্য ইউটিউব না ইউটিউবাররা যারা সাকসেসফুল ইউটিউবার হতে পারবে বা হবে সামনে তাদের টেন কে ভিউজের আশা করতে হয় না টেন কে ভিউজের জন্য অপেক্ষা করতে হয় না টেন কে ভিউজ তাদের কাছে কিছুই হয় না টেন কে ভিউজ এক মাসের ব্যাপার ওকে আর যারা কে বিজি করতে পারে না ছয় মাস আট মাস দশ মাস লেগে যায় তাদের তো আর্ন হতে বছর পাই হয়ে যাবে আমি বলছি না আপনি দুই তিন মাস লেগে গেছে বলে আপনি কাজ বন্ধ করে দিন আপনি অবশ্যই ট্রাই করুন ভালো কিছু করতে তাহলে আপনি ওই টেন কে ভিউজ দেখবেন চোখের পলকেই পার হয়ে গেছে এমন কোনো ভিডিও বানানোর চেষ্টা করেন যেটা ইউটিউবে নেই এবং সবাই সবার কাছে ভালো লাগে নতুন কিছু অ্যাড করার চেষ্টা করুন ভিডিও এডিটিং আপনাকে অনেক অনেক হেল্প করবে আপনার লক্ষ্যে পৌঁছাতে যেহেতু ইউটিউব যেহেতু একটা ভিডিও শেয়ারিং সাইট সো এখানে ভিডিও মেক করে সুন্দর ভিডিও মেক করার বিকল্প নেই আপনি যত কিছুই করেন না কেন ভিডিওর কোয়ালিটিটা যত উন্নত হবে আপনার লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা তত সোজা হবে ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে মানুষ দেখতে চায় না সাপোজ আমার এই ভিডিওটা আমি দুইটা ভিডিও আপলোড করেছি একই কথা একই সেম সব কিছু বাট আমি একটা ভিডিও আপলোড করলাম যে সেটা একটু ঝাপসা টাইপের সাদা কালো টাইপের যেমন এটা করছি আর কি আরেকটা ভিডিও আপলোড করলাম যে একেবারে এইচডি কোয়ালিটি একদম ফকফকা ক্লিয়ার তো আপনি কোনটা দেখবেন সো সবসময় ক্রিয়েটর হিসেবে না ভেবে মাঝে মাঝে ভিউয়ার বা ভিজিটর হিসেবেও ভেবে দেখতে পারেন তাহলে আপনার প্রবলেম এবং প্রবলেমের সলিউশনটা খুঁজে পেয়ে যাবেন আর বর্তমানে ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হয় না আমাদের যে মোবাইলগুলো আছে সেগুলোতে অনেক ভালো ভিডিও হয় আমি এখন যে ভিডিওটা মেক করছি সেটা আমার মোবাইল দিয়ে হচ্ছে আমার সামনে এই যে এটা মোবাইল ওকে তো আর সেজন্য আপনারা চাইলে video video recording apps use করতে পারেন এতে করে আপনার ভিডিওর কোয়ালিটিটা একটু উন্নত হবে তত বেশি না হলেও আপনার সেটার যেই ক্যাপাসিটি আছে তার চেয়ে একটু উন্নত হবে সেভাবে আপনারা ভালো ভিডিও মেক করতে পারেন এছাড়া ইউটিউবে সফল হতে হলে আপনাকে ওয়াচ টাইম এবং অডিয়েন্স রিটেনশন সম্পর্কে ধারণা রাখতে হবে ওয়াচ টাইম এবং অডিয়েন্স রিটেনশন কি ওয়াচ টাইম হচ্ছে আপনার ভিডিওটার কত সময় ধরে মানুষ দেখলো সেটাই তো ওয়াচ টাইম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমার দশ মিনিটের ভিডিও মানুষ পাঁচ মিনিট দেখলো এটি পাঁচ মিনিটটাই ওয়াচ টাইম অ্যাকচুয়ালি না সেটা হচ্ছে অ্যাভারেজ ওয়াচ টাইম হ্যাঁ average watch time but YouTube দেখে যে ওয়াচ টাইম সব মিলিয়ে সব ভিউ মিলিয়ে সবচেয়ে বেশি ওয়াচ টাইম যে ভিডিওটা সেই ভিডিওটাকে একটু উপরে রাখার চেষ্টা করে ইউটিউব চায় তার ভিজিটররা ভালো ভিডিওটা দেখুক সো ওয়াচ টাইম যত বেশি হবে তত ভালো আপনার জন্য এছাড়া অডিয়েন্স রিটেনশন হচ্ছে আপনি আমার ভিডিওটা দেখছেন আমার কথাগুলো আমার অ্যাডভাইসগুলো যদি আপনার ভালো লাগে আপনি আমাকে অন্তত কিছু না বলেন একটা থ্যাংকস হলো দিবেন যদি সেই সময়টা না পান অন্তত একটা লাইক হলো দিবেন এটাই যে আপনার সাথে আমার যে একটা কমিউনিকেশন এটাই হচ্ছে অডিয়েন্স রিটেনশন মানুষ লাইক করছে কিনা বা ডিসলাইক হলো করছে কিনা সাবস্ক্রাইব করছে কিনা নতুন অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসছে কিনা তারপর আপনার কমেন্টস হচ্ছে কিনা কমেন্টসের রিপ্লাই হচ্ছে কিনা এগুলো সম্পর্কে এগুলো এগুলো কিন্তু ইউটিউব যাচাই করে ইউটিউব দেখে সো অডিয়েন্স রিটেনশন খুব গুরুত্বপূর্ণ আপনার ভিডিওতে আপনি এমন কিছু রাখুন যাতে আপনাকে সাপোর্ট করে আপনার ভিজিটাররা আপনার সাবস্ক্রাইবাররা যাতে আপনাকে সাপোর্ট করে প্রত্যেকটা ভিডিওতে এছাড়া যেটা করতে পারেন ভিডিওটা স্লো মোশনে আমার মতো এরকম স্লো টাইপের লেন মানে টেনে টেনে চুইংগামের মতো লং মানা করে দ্রুত গতির ভিডিও বানাতে পারেন দ্রুত গতির ভিডিওতে মানুষ লিভ করার সুযোগটা পায় না বা লিভ করব সেটা মাথায় আসে না তখন আমি আমরা যে ধরনের ভিডিও তৈরি করি স্লো মোশনে মানুষ মাঝে মধ্যে ভিডিওর মাঝখানে কোনোখানে যদি বোরিং ফিল করে মানুষ লিভ করে সো এমনভাবে ভিডিও তৈরি করুন খুব স্পিডের ভিডিও মানুষ পুরো দেখে যত ভিডিও স্লো হয় তত মানুষ বোরিং ফিল করে কারণ আজকালকার সময় কম সবার হাতেই একটা ভিডিও দেখতে আসে তাড়াহুড়া করে অযথা ভিডিও ওয়াচ টাইম বাড়ানোর জন্য লম্বা ভিডিও বা ওয়াচ টাইম বাড়ানোর জন্য স্লো মোশনে ভিডিও বানাবেন না এতে করে আপনার ভিজিটর বোরিং ফিল করবে চেষ্টা করবেন কম সময়ে বেশি কিছু দেখতে তাহলেই আপনার ভিডিওটা থেকে মানুষ লিপ করবে না সেজন্য চাইলে আপনি আগে থেকে প্ল্যান করে রাখতে পারেন ভিডিওতে কখন কি বলবেন কিভাবে বলবেন কোনটার পর কোন স্টেপটা বলবেন সেগুলো নিয়ে আপনি আগে থেকে পরিকল্পনা করে রাখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এছাড়া আপনি যেটা করতে পারেন ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস সবসময় মানুষের মাথায় আসে না সবসময় মানুষের মনে থাকে না সাপোজ আপনি যদি খেয়াল করেন দেখবেন যে আপনি যখন কাজ করছেন তখন কিন্তু অনেক কিছুই মনে আসবে না কিন্তু আপনি যখন কাজ শেষ বা রিল্যাক্স একটা টাইম তখন আপনার এমন অনেক কিছু মাথায় চলে আসবে যেগুলো আপনার কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে তখন সেটা আপনার তখন মনে থাকলেও কাজের সময় মনে পড়বে না কারণ কাজের সময় আমাদের ব্রেইনের উপর অনেক প্রেশার পড়ে এটা হিউম্যান নেচার সব কিছু ভুলে যাই আমরা অনেক কিছু ভুলে যাই বিশেষ করে ক্রিয়েটিভিটি টাইপের যে আইডিয়াগুলো থাকে সেগুলো আমাদের মনে পড়ে না সেজন্য আপনি নোট করতে পারেন চাইলে আমার মতো আমিও নোট করি নোট করে করে আপনি সবগুলো নোট করে রাখতে পারেন তাতে করে আপনি সময় মতো সেই আইডিয়াগুলো আপনি একবার যদি চোখ বুলিয়ে দেখেন তাহলে আপনার মনে পড়ে যাবে সো চেষ্টা করবেন নোট করতে আমরা অনেক ভিডিওতে দেখি বা অনেকেই বলে নোট করেন আমরা নোট করি না ওকে নোট করার জন্য আপনারা বর্তমানে অনেক মোবাইল অ্যাপস আছে যেগুলোতে খুব ইজিলি নোট করতে পারবেন রিমাইন্ডার আছে এগুলো ইউজ করতে পারেন চাইলে এগুলো শুধু আপনাকে ইউটিউবেই সফল না ব্যক্তিগত ক্যারিয়ারে সফল করতে সাহায্য করবে এছাড়া অন্যরা কিভাবে ভিডিও বানাচ্ছে সেটা আপনি দেখতে পারেন কিছু সময় রাখতে পারেন ভিডিওর জন্য যেমন আপনি যে টপিক একটা নিয়ে ভিডিও বানাচ্ছেন ওরকম সিমিলার টপিক বা কাছাকাছি টাইপের এমন অনেক ভিডিও হতে পারে আপনার যেটা ইউটিউবে নেই সো সেরকম কি করবেন কাছাকাছি টাইপের টপিকের ভিডিও যাদের আছে তাদেরগুলো দেখবেন দুই তিনটা ভিডিও দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ভিডিও দুই তিনটা দেখাটা ভালো তাহলে এমন অনেক কিছু আমাদের মনে থাকে না সেগুলো আমাদের মনে চলে এসে মনে এসে যায় এবং আমাদের ভিডিওটাকে সুন্দর করে আর চেষ্টা করবেন অন্যের ভিডিও দেখে সেটাকে মডিফাই করে নতুনভাবে উপস্থাপন করতে প্রেজেন্টেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটা পপুলার হওয়ার জন্য সো প্রেজেন্টেশনের দিকে খেয়াল করবেন এছাড়া আমি ওয়াচ টাইমের কথা বলেছিলাম একটু আগে ওয়াচ টাইম হচ্ছে মানুষকে ভিডিওতে ধরে রাখতে হবে মানুষকে ভিডিও থেকে লিভ করতে দিবেন হ্যাঁ একদম ধরে রাখি দিবেন ওকে মানে মানুষ যাতে কোনোভাবেই ভিডিওটা সম্পূর্ণ না দেখে লিভ না করে প্রয়োজনে আপনি আপনার ভিডিও সময় নিয়ে বানান কোনো সমস্যা নেই কিন্তু মানুষকে লিভ করতে দেওয়া যাবে না সেজন্য প্রয়োজনে ভিডিও তৈরির আগে কিছু সময় অনুসন্ধান করতে পারেন বিভিন্ন তথ্য বিভিন্ন স্টাইল এগুলো আপনি কালেক্ট করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন যেমন সব ভিডিও ইউটিউবের অনেক ভিডিও আছে সব ভিডিও সবাই তো দেখে না সো কারো নতুন ইউনিক কিছু যদি সে শেয়ার করে সেগুলো আপনারা কপি করতে পারেন একেবারে হুবহু কপি করতে আমি বলছি না একটু মডিফাই করে কপি করবেন একটা কথা আছে চুরিবিদ্যা মহাবিদ্যা ধরা খেলে ঝামেলি ধরা খেলে তখন আপনার একেবারে দাম কমে যাবে আপনার সাবস্ক্রাইবার আপনার ভিউয়ারদের কাছে একদম আপনার প্রেস্টিজটা ডাউন হয়ে যাবে একটু মডিফাই করে নেবেন তাহলে প্রবলেম হবে না আর এছাড়া ভিডিও তৈরির আগে সবসময় নিজেকে ফুল চার্জ করে নেবেন যেন ভিডিও তৈরির সময় আপনার কোনো রকম বোরিং না লাগে কোনো রকম যেন আপনার মানে অলসতা যেন কাজ না করে সেজন্য ভিডিও তৈরির আগে কিছু সময় রেস্ট করে নিতে পারেন যে ধরনের ভিডিও হোক না কেন প্রত্যেকটা সিন কাট কোট করার আগে আপনি রেস্ট করে নিতে পারেন তাহলে পরবর্তীতে যে কাজটা করবেন তার জন্য অনেক পরিমাণে এনার্জি আপনার শরীরে জমা হবে সেগুলো কাজে দিবে আর ইউটিউবে সাকসেসফুল হওয়ার জন্য যত সম্ভব চেষ্টা করবেন লম্বা ভিডিও তৈরি করতে লম্বা মানে ওই যে চুইংগামের মতো টেনে টেনে লম্বা না কিন্তু লম্বা ভিডিও বলতে দশ মিনিটের বেশি ভিডিও তৈরি করার চেষ্টা করবেন তাহলে ভালো এমন অনেক চ্যানেল আমি দেখেছি যে দুই তিন মিনিটের ভিডিও তৈরি করেও ভালো পপুলার হয়ে গেছে কারণ তারা ওই তিন মিনিটের ভিডিওতে অনেক কিছু ছিল যার কারণে মানুষ তিন মিনিট সম্পূর্ণ দেখেছে আপনি আরও লম্বা ভিডিও তৈরি করেন ভিডিওর প্রত্যেকটা পার্ট কোনো অযথা কিছু রাখার প্রয়োজন নেই যত কম সময়ে যত বেশি কিছু দেওয়া যায় ততই মানুষ ভিডিও বেশি দেখবে আপনার এবং আপনার সফলতা এবং আপনারও সফল হওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো ভিডিও তৈরি করার আগে প্র্যাকটিস করে নিতে পারেন যেমনটা আমরা দেখি আর কি ফিল্মে যেমন এক একটা সিন দুই তিনবার করে শর্ট করা হয় লাইট ক্যামেরা অ্যাকশন সেরকম কয়েকবার প্র্যাকটিস করে নিলে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হয়ে যাবে প্রত্যেকটা ভিডিও একটার পর একটা ভিডিও আপনি দেখবেন যে সিঁড়ির মতো এক ধাপ এক ধাপ করে ভালো হচ্ছে কোয়ালিটি আর তাতে করে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এছাড়া ভিডিও তৈরির পর এসিও করাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষত প্রথম অবস্থায় প্রথম নতুন চ্যানেলের জন্য এসিও করাটা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার চ্যানেলে এক দুই হাজার সাবস্ক্রাইবার থাকবে তখন এসিওটা ততটা গুরুত্বপূর্ণ না হলেও প্রথম অবস্থায় এসিও করা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম অবস্থায় দশজনের কাছে ভিডিওটা পৌঁছানোই অনেক কষ্ট তখন খুব ভালো এসিও e করার প্রয়োজন পরবর্তীতে আপনি যখন আপনার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আর এসিও e না করলেও জাস্ট পারফেক্ট একটা টাইটেল খুঁজে নিলেও কাজ হয়ে যাবে সো বি কেয়ারফুল নতুন চ্যানেল খুব ভালো করে এসিও e করতে হবে এই জন্য আপনার চাইলে আমার একটা সিরিজ টিউটোরিয়াল আছে ইউটিউব ভিডিও এসিও নিয়ে একটা প্লেলিস্ট আছে আপনারা চ্যানেলে গেলেই দেখতে পাবেন সেখানে আমি ফার্স্ট টু লাস্ট যতগুলো কাজ আছে একটা ভিডিও এসিও করতে মোটামুটি বেসিক যে ধারণাটা আছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত মোটামুটি ধারণাটা দিয়েছি আপনি যদি ভালো করে এসিও শিখতে চান বিশেষত YouTube video SEO normally SEO না যেমন ব্লগ ওয়েবসাইট সেসব এসিও না যদি ইউটিউব ভিডিও এসিও বা র্যাঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনাকে ভালো করে এসিও সম্পর্কে বুঝতে হবে সো কিছু মনে না করলে দেখে নিতে পারেন আমার ইউটিউব ভিডিও এসিও সিরিজ টিউটোরিয়ালটা আশা করি অনেক কিছুই সেখান থেকে শিখতে পারবেন টাইটেল এবং থামনেইলও কিন্তু এসিওর অন্তর্ভুক্ত সেটা অনেকেই জানেন অনেকেই জানেন না টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ বর্তমানে এসিও করার জন্য আর থামনেলটা তো হচ্ছে মানুষকে ট্রেনে আনার জন্য ভিডিও দেখতে আপনারা হয়তো দেখে থাকবেন ইউটিউবে অনেকেই অনেক থামনেল দেখেন খুব অ্যাট্রাকটিভ থামনেল গিয়ে দেখেন ভিডিওতে কিছু নেই এরকম টাইপের না বাট অ্যাট্রাকটিভ আপনার ভিডিওর সাথে যায় এরকম একটা থামনেল তৈরি করা আপনার কর্তব্য আমি আমার ক্যারিয়ারে অনেক ইউটিউবার দেখেছি যারা কিনা ফেক ভিডিও তৈরি করে কিন্তু খুব তাড়াতাড়ি সফল হয়ে যায় একটা উদাহরণ দিচ্ছি আমি যদি আপনাদেরকে বলতাম অমুক একটা সাইট আছে সেই সাইটে গিয়ে আপনার ভিডিওটাকে আপলোড করে দিন তাহলে দেখবেন আপনার অল্প দিনে ইউটিউবার হয়ে গেছেন হয়তো ভিডিও দেখার পর আমাকে যাই হোক মনে মনে যাই খুশি বলতেন কিন্তু ভিডিওটা তো আপনি পুরো দেখে ফেলেছেন এভাবেই এই টিকটাকে কাজে লাগিয়ে অনেক ইউটিউবার সাকসেসফুল হয়ে গেছে আমি কিন্তু আপনাকে অ্যাডভাইস করছি না ফেক কোনো ভিডিও তৈরি করুন সাপোজ হাউ ওয়াইফাই কীভাবে হ্যাক করতে হয় ওয়াইফাই হ্যাক করার অনেক সিস্টেম তো আছে সফটওয়্যার দিয়েও করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে টিউটোরিয়ালগুলো পাই কোনো কাজের না কিন্তু আপনারা কিন্তু দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সো আমি যদি ফেক ভিডিও তৈরি করি হয়তো আমার সাবস্ক্রাইবার কম হবে হয়তো আমার মানুষ আমাকে কম লাইক করবে আমার চ্যানেলটাকে কেউ কেউ রিপোর্টও করতে পারে কিন্তু একটা দুইটা রিপোর্টে চ্যানেলের কিছু হয় না তেমন যদি আমি সেদিকে যেতে চাচ্ছি না ওটা অনেক কমপ্লিকেটেড একটা বিষয় তো বাট আমার কিন্তু স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে যারা নিজের স্বার্থর কথা চিন্তা করে ইউটিউবে কাজ করে তাদের স্বার্থটা এভাবে অনেকে হাসিল করে ফেলে আপনারা সেটা বুঝতে পারেন না এবং তাদের ভিডিও দেখবেন র্যাঙ্কও করে কিভাবে কিভাবে করে সেটা ইউটিউবে জানে আমি জানি না আর তাছাড়া আমার যে ক্যাটাগরি আমি যে টপিকের ভিডিও বানাই সেটা হচ্ছে যে মানুষকে হেল্প করার জন্য আপনাদেরকে হেল্প করার জন্য আমি যদি এমন কোনো ভিডিও আপলোড করি আপনারা তো আমার চ্যানেল থেকে আজকে সব আনসাবস্ক্রাইব করে ফেলবেন ওকে তো পয়েন্ট থেকে একটু নড়ে গেছি সরি সেজন্য চাইলে আপনি দুই একটা ফেক ভিডিও তৈরি করে দেখতে পারেন একেবারে রং মানে অলৌকিক টাইপের মানুষ কিন্তু ওগুলো বেশি দেখে আমি বলছি না অ্যাডভাইস করছি না দেখবেন সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন আমি দেখেছি এরকমটা হয় কিন্তু আমি আমার সাবস্ক্রাইবারদের কথা চিন্তা করে এরকম করতে পারিনি ওকে তারপর যেহেতু এই কথাটাই চলে এসেছি যে আমার সাবস্ক্রাইবারদের কথা ভেবে আমি এমন কিছু করতে পারিনি সো আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে অ্যাডভাইস করব আপনি যেই টপিক নিয়ে কাজ করেন না কেন যেই নিস নিয়ে কাজ করেন না কেন আপনার সাবস্ক্রাইবার আপনার ভিউয়ারদেরকে কখনো অবহেলা করবেন না আর অনেক সময় সাবস্ক্রাইবাররা ভিউয়াররা অনেক রকম কথা বলে ফেলে বাজে বাট একটা কথা খেয়াল রাখবেন আপনি যখন আপনি একজন ইউটিউবার হতে পারেন ইউটিউবাররাই বর্তমানে ইউটিউবে বেশি ভিডিও সার্চ করে আপনি যখন একটা সলিউশনের জন্য যান কোনো একটা সাইটে তখন আপনার মেন্টালিটিটা খুব অস্থির হয়ে থাকে আপনি খুব অস্থির হয়ে থাকেন একটা সহজ জিনিসও ভালো করে বোঝেন না এরকমটা হয়ে থাকে আমার ক্ষেত্র হয়েছে বাট এমন কিছু টপিক আছে এমন কিছু জিনিস আছে যেগুলো অনেক ধরনের ভার্সন থাকে ভিন্ন ভিন্ন টপিক থাকে যেমন অ্যান্ড্রয়েড কিভাবে রুট করতে হয় তো অ্যান্ড্রয়েড কিভাবে রুট করতে হয় এটা এক এক অ্যান্ড্রয়েডের জন্য এক এক সিস্টেম এক এক ভার্সনের জন্য এক এক সিস্টেম তো কেউ যে এই ভিডিও ধরেন আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা এই ভার্সনটার জন্য অমুক ভার্সনের জন্য পারফেক্ট অন্য ভার্সনের জন্য সেটা পারফেক্ট না সো সেক্ষেত্রে আপনারা অনেকেই সেখানে খারাপ মন্তব্য করে থাকে তো সেজন্য যেটা করবেন আপনার সাবস্ক্রাইবার আপনার ভিউয়াররা যাই করুক না কেন যাই বলুক না কেন তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিন সন্তুষ্ট করার চেষ্টা করবেন সবসময় নিজের কথা না ভেবে একটু সবার কথা ভেবার চেষ্টা করুন এটা অনেক হেল্প করবে আপনাকে ইউটিউবে সাকসেসফুল হতে আর আমার দেখা সবচেয়ে আলটিমেট যে ট্রিক্সটা সেটা হচ্ছে অনেক ইউটিউবার বলে যে প্রতিদিন ভিডিও আপলোড করেন বেশি বেশি ভিডিও আপলোড করেন তাহলে তাড়াতাড়ি সফল হয়ে যাবে আসলে আমার কি মনে হয় আমি দেখেছি প্র্যাকটিক্যালি দেখেছি আপনারাও দেখবেন ইউটিউবে পপুলার হতে অনেক ভিডিওর প্রয়োজন হয় না ইউটিউবে পপুলার হতে ভালো একটা ভিডিও যথেষ্ট একটা উদাহরণ দিচ্ছি বাহুবলী মুভিটা হয়তো সবাই দেখেছেন বাহুবলী মুভিটা তৈরি করতে এক বছরের চেয়েও বেশি সময় লেগেছিল বর্তমানে যেখানে একটা ফিল্ম তৈরি করতে বাংলাদেশে দুই তিন চার মাস সময় লাগে তারা এক বছর সময় ব্যয় করেছে একটা মুভির জন্য ফল তো হাতে নাতেই সো ভিডিওর মতো ভিডিও একটাই যথেষ্ট কারো থেকে কপি করে করে করে করে হাজারটা ভিডিও বানানোর চেয়ে নিজের মতো করে ভিডিওতে একটা ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করে একটা ভিডিও তৈরি করাই যথেষ্ট ভালো একটা ভিডিও অনেক বেশি কিছু প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় না আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন মান্থলি একটা ভিডিও আপলোড করুন কিন্তু সেটা যেন এমন হয় যে ইউটিউবে আর কোথাও ওরকম ভিডিও নেই আপনি এক মাস ধরে রিসার্চ করে একটা ভিডিও তৈরি করেছেন এবং সেটা মানুষের ভালো লাগতে হবে অবশ্যই তাহলে ভিডিওটা ভাইরাল হবে মানুষ দেখবে ভিডিওটা সফলতা আসবে সো সবসময় চেষ্টা করবেন ক্রিয়েটিভিটি ভিডিওতে ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে নিজের মধ্যে অনেক কিছু আছে খুঁজে দেখুন আমরা কাজের মধ্যে অনেক অনেক ভিডিও তৈরি করার মধ্যে আমরা নিজের মধ্যে কি আছে সেটাই খুঁজে পাই না সো সবসময় নিজের মধ্যে কি আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করুন দেখবেন সময় যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মতন ক্রিয়েটিভ কিছু আছে তখন একটা আত্মবিশ্বাস জন্ম নেবে এবং সেটা আপনাকে অনেক অনেক হেল্প করবে এগিয়ে যেতে এরপর যেটা বলবো সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক যে কোনো ট্রেন্ডিং টপিক সিলেক্ট করবেন আপনি ইউটিউবে কাজ করতে হলে ট্রেন্ডিং টপিক মিনস আমি এরকমটা বোঝাচ্ছি না যে ওই যে কিছুদিন আগে অপবিশ্বাস সাহিব খানের কাহিনী গেল হ্যাঁ অবশ্যই ওগুলো ট্রেন্ডিং টপিক আপনি যেই বিষয়ে ভিডিও বানান যেই টপিক নিয়ে ভিডিও তৈরি করুন তার মধ্যেই একটা না একটা ট্রেন্ডিং টপিক আছে বর্তমানে মানুষ চাইছে বর্তমানে চলছে এরকম কিছু সো চেষ্টা করুন সেরকম কিছু নিয়ে কাজ করতে যেমন নতুন একটা প্যারোডি সং তৈরি হয়েছে আপনারা হয়তো দেখেছেন দেশবাসী তো সেটাকে নবল করে এখন নাহিদ কাকু তো চলে গেছে ওইটার কারণে এটাও চলে গেছে ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে কাজ করেন তাহলে খুব কম সময়ে সফল হতে পারবেন ইউটিউবে এছাড়া নতুন ইউটিউবারদের মধ্যে আরেকটা সমস্যা সবচেয়ে বেশি আমি যেটা দেখেছি এবং আমিও একসময় এরকম ভুল করেছি আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো এরকম ভুল করবেন না সেটা হচ্ছে যে মানুষকে কল করবেন না কল করবেন না মিনস মোবাইল কল বলছি না আমরা গ্রুপে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে বিভিন্ন ভাবে আমরা ভিডিও শেয়ার করে থাকি ভিডিও শেয়ার করা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু এমনটা যেন না হয় যে ভাই আমার ভিডিওটা দেখেন বা আপনার এই সলিউশনটা আমার এই ভিডিওতে আছে তাহলে হবে কি আপনার ভিডিওটা যতই ভালো মানের হোক বেশিরভাগ সময় দেখা গেছে মানুষের হিউম্যান নেচার মানে সস্তায় পেলে আর দাম থাকে না ফ্রি থেকেও অ্যাডভাইস দিলে দাম থাকবে না ওই পেইড অ্যাডভাইসের অনেক দাম যদিও সেটা ফ্রি অ্যাডভাইসের চেয়ে ভালো হয় মাঝে মাঝে হয় হয় না ওকে তো সবসময় চেষ্টা করবেন নিজের একটা পার্সোনালিটি ধরে রাখতে তাই বলে অবহেলা কাউকে করবেন না কোনো ভিউয়ার কোনো সাবস্ক্রাইবারকে অবহেলা করবেন না যেমনটা আমি করি না যদি কাউকে কখনো ভুলো করে থাকি আই এম সরি বাট আমার জানা মতে আমার এখনও যথাসাধ্য চেষ্টা করি আমার সাবস্ক্রাইবারদেরকে আমি ধরে রাখতে এবং তাদের যথাসাধ্য হেল্প করতে কারণ আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ারাই আমার সব আমার সাবস্ক্রাইবার আর ভিউয়াররা যদি না থাকতো তাহলে আমার এই মিনহাস থ্রি সিক্সটি ফাইভও থাকতো না তো আমরা যেটা করি যেটা আমার ওই সলিউশনটা আমার অমুক গ্রুপে তমুক গ্রুপে আমার এই সলিউশনটা আমার এই ভিডিওতে আছে দেখে আসুন তো আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হলেও অনেকের কাছে সেটা ভালো না হতে পারে সো বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয় না ফিফটি পার্সেন্ট মানুষের কাছে এটা সস্তা মনে হয়ে থাকে সো প্রয়োজন নেই ভালো করে এসিও e করলে এমনিতেই এক সময় এক সময় চ্যানেল গ্রো হয়ে যাবে তখন সবার কাছে অনেক ভালো একটা ইমেজ তৈরি হবে আপনার সো কাউকে কল করার কোনো প্রয়োজন নেই তো সবশেষে আমি বলবো যে আমার যে কালেকশনগুলো ছিল সেগুলো আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি এছাড়া আপনাদের কাছে যদি আর নতুন কোনো টিপস বা ট্রিক্স থেকে থাকে কেউ যদি ইতিমধ্যে নতুন সব নতুন করে সফল হয়ে থাকেন ইউটিউবে তাহলে সেটা আমাকে জানাবেন আমি বাকি সবার সাথে শেয়ার করব তাতে সবার উপকার হবে একজন আরেকজনকে হেল্প করবে এছাড়া চাইলে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চান তাহলে সিম্পলি ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে হেল্প করতে এছাড়া চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখানে পোস্ট করতে পারেন আপনার প্রবলেমটা আমরা অনেকেই আছি সবাই মিলে হেল্প করব আর ভিডিওটা যদি ভালো লাগে সিম্পলি ভিডিও নিচে একটা লাইক দিতে পারেন ভালো না লাগলে ওকে আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মিনহাজ থ্রি সিক্সটি ফাইভের সাথে থাকবেন খোদা হাফিজ